তোমায় দেখলে মনে হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে ও স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন লেখায় আছে শুধু আমি ছাড়া পৃথিবীতে তুমি নয় বুঝি তুমি কারণ তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় বুকের চোখে চাঁদের বাসা তোমায় নিয়ে মনে আমার কত রঙের আশা ও বুকের জমিনে তুমি বাধ প্রেমের বাসা তোমায় নিয়ে মনে আমার কত রঙিন আশা আমার জন্ম যেন তোমার জন্য মনটা শুধু কয় বুঝি মনটা শুধু কয় তোমায় দেখলে মনে হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয়